সেই সেই এসেছে তোমার কাছে আমি তো দেখতে পাচ্ছি না ঋষি দেখতে পাবে কি করে তুমি তো চোখে দেখতে পারো না আমি মহা দেখতে না পাই আমার আমাকে ধরে নিয়ে গিয়ে প্রভুর চরণ তলে তো হাতটা আমার জন্য দিয়ে দাও হরিবল হরিবল যখন এই জাগতিক জগতের আমাদের দুটি নয়ন চক্ষু আমাদের এই নয়ন হলো তিন নয়ন তিনটি নয়ন একটি হচ্ছে জ্ঞান নয়ন জ্ঞান চক্ষু যাকে বলে ভগবানের স্মরণ পদম স্পর্শে তার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হইল আর ওই অপরূপ দর্শন করলে হইবে বলছে যেগুলি আমি নারদকে পরীক্ষা করবার জন্য তোমাকে আঘাত দিয়েছি এই নাও চক্ষু দুটি আর আমার লাগবে না তুমি বলছে কালকে একটা ফ্রেন্ডের বিয়ে ছিল মানিক মোহাম্মদ ও চিনছো হ্যাঁ শেষ হ্যাঁ। করে বিদেশ সারা দিন দিনের বেলা ভোগ আছে না আমি বাসাতে মাত্র খেয়ে বেরিয়েছি আমি যাও রাতে বাস তো ও দেখতে চাইলো আসার সময় নাই সময় তো আসার একবার খাইলে নর্মালি খাওয়ার পরে খাইতে পারি চাটা খাওয়াইতে পারি আমার তো সংস্কার নেই খাওয়া দাওয়াটা লাগে ক্ষুদা কালকে এক না হয়েছে ভগবানের কাছে রেখে আমি তো আবার জগতে আসবো অগণিত ভক্তের মাঝে আমি হয়তো হারিয়ে দিতে পারি তুমি আমায় শুনতে পারবে তার দেখতে একটি নয় তুমি ভাববে এই আমি সেই তোমার জীবনী হ্যাঁ, তার কামে হ্যাঁ, তার হয় মা তার কৃষ্ণ লাভ হয় নামে কারো বিশ্বাস আছে কারো বিশ্বাস না আমরা অনেকেই ভক্ত বলি ভক্তের তালিকা আমাদের নাম অহংকার করে না খেলা খেলতে খেলতে শিরোধনী গঙ্গার একজন বলছে ও দাদা ও ফিরতে হবে ঘরে তো ফিরবে ঘরে ফিরতে হলে কি করতে হবে তোমরা সেজে নাও সেজে নাও ফিরতে হবে সেজে নাই সেজে সুর ছাটা ভুল কাটা এই সাজন এই সাজন সাধন না সাধনটা তিলক চন্দন বহির্বাস এটা হলো বৈষ্ণবের

তুলসীতলায় সবাই সেজে সাজিয়ে দেয় তিলক তাণ্ডন করিয়ে দেয় তাকে সঙ্গে তিলক দিয়ে কপালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে লিখে দেয় এই সাজটা তো সাজতেই হবে তার আগে থেকে সাজে সেজে থাকা ভালো না কিন্তু তা আমরা সাজব না অনেকেই আছে তিলক তর্পণ করতেই চায় না লজ্জা লাগে সময় হয়নি সময় হয়নি এই নেতৃত্ব এই দেশের মধ্যে অনেক বাবারা তিলক দেয় কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়ে হ্যাঁ যখন তিলকের ব্যাগ দু মিনিট পুরুষ কিন্তু সুন্দর যায় তিলক করে আর যদিও বা দিতে চাই সবার কারণ ভেবে দেয় অন্য জাতির ছেলে এসেছে তিলক দেবে তিলকটা কিছু হবে না হবে কিনা আমরা কিরকম কেন আমাদের ধর্মের নাই লকেট রাধা গোবিন্দের লকেট গৌরের লকেট নাই সেটা এখানে ভাঙতে পারো না এটা বেঁধে দাঁড়াতে পারো না তা দাঁড়াবে একটা হয়ে যায় থাকে কি করি ওমা দেখবেন অনেক ছেলে মেয়ে আছে নায়ক নায়িকার অশ্লীল ছবি ওয়ালা গেঞ্জি গাই দেয় দিয়ে কি করে বোতামটা খুলে দেখায় আমি ভালো একটা গেঞ্জি করেছি কি ডিজাইন কি ভাষা

গীতা শুয়ে দেখলো না সেই গীতা তার বুকে চাপিয়ে দিলে পাবে পাবে মাইনা পাবে না তাহলে আসতেই যেহেতু হবে তাহলে আগে থেকেই সেজে থাকা ভালো কেন তখন তার চলে যাওয়ার দাদা সে বলা তো যায় না তাই সেজে থাকতে বললো সেজে না ওর মা সবাই মিলে সেজেছে ঘরে তিনি আপন ঘরে আবার কি করছে মা করতে হবে সামনেটা কি করতে নিলাম সতীমাতা অপেক্ষা করছে নিমাইয়ের জন্য প্রতীক্ষা ভালো করে দেখতে পাচ্ছে মা প্রদীপটার সম্মুখীন গিয়ে দেখল নিমাইয়ের সর্বাঙ্গে ধুলায় ভেসে মাথা কেন আজকে হরিনামের খেলা দিতেছে আজকে হরিনামের খেলার বিশেষত্বটাই হলো ধুলাই করে গড়াগড়ি তাই ধুলাই করে গড়াগড়ি দিয়েছে ওমা ধুলাই কুসুরি মাথা cô thì là đây cô đã Thank you. মানে ভাই সবার পিছনে স্পেশাল গণিতের তোমার ভূমি আমার সাধুর মাই ভুলায় পড়ে যাও

সবাই শক্তি গালাগালি করছিল তিনি মা গো তোমার হৃদয়কে ধরতে পারি কারণ তোমার ভক্তি বাঁচাতে জানে মা যে ধরতে যাই বৈষ্ণবের তাদের নিজস্ব পাওয়ার আছে তাদের তাদের বদন দিয়ে ভগবান সেবা করে ভগবান বলল আমি বৈষ্ণবের জিবা দিয়ে আমি প্রসাদ আস্বাদন করি তাহলে বৈষ্ণবের কি বৈষ্ণবের একটা চৈতন্য আছে যেমন বৈষ্ণবের দ্বারা বৈষ্ণব একটা চুম্বক খাদ্যের মতো আর আমরা যারা সাধারণ মানুষ তারা লৌহ খাদ্যের মতো লৌহ খাদ্যের মতো লৌহ খাদ্যের আছে চৈতন্য আছে উনি সুন্দর আছে কখন লৌহবন্ধু একবার চৈতন্য হয় যখন লৌহবন্ধুনায় আমার যখন সুন্দর লাগানো হয় বলছেন সুন্দর লাগিয়ে দেবেন এখানে ওই সময় যদি একটা লোহা লাগিয়ে দেওয়া হবে ওখানে দেবে বাবা মিলে যায় কিনা আর এই লোহাটা তাকে ধরবে সেও লোহা ওই চৈতন্য পেয়ে যাবে তাই না

যে ধরতে যাই সেই পড়ে যাই মা আমরা ধুলাই পড়লে না Krishna, Hare Krishna, Krishna Krishna. তুমি সব ধুলা ছেড়ে দাও এই সরল ধুলা ছাড়ো তোমার সরল হাত দিও না মা তোমাকে বাবা তাহলে কি সরুন ধুলা থেকে যাবে না মা থাকবে না আমি বহুদিনের আশা করে বসে আছি তোমার